দাদা দাদা কুড়ি টাকা দিন না দাদা কফি খাবো কি কফি কুড়ি টাকা দাম কফি তো দশ টাকা দাম আরে দাদা গার্লফ্রেন্ডও তো খাবে সাথে তো লজ্জা লাগে না তুই ভিকারি হয়ে গার্লফ্রেন্ড পড়েছিস দাদা গার্লফ্রেন্ডই তো ভিখারি করলো আমাকে দাদা अरे जाने मन कैसी है तू हरामखोर आज फिर दारू पी कर आया है तुझे कैसे पता चला ये तेरा घर नहीं है तेरा घर बाजू वाला है মোটামুটি ফেমাস তো ভালোই হয়েছি অনেকদিন টিকটক ভিডিও করি না আজকে একটু ভিডিও করি আর আছে মাতা ভিডিওই করবো না গেলাম হ্যাঁ জান একটা কিস দাও না জান প্লিজ জান একটা কিস দাও জানু তুমি প্রতিদিন ফোনে কার সাথে চুপি চুপি কথা বলো আরে বোনের সাথে কথা বলি বোনের সাথে কথা বলো তা তো চুপে চুপে আস্তে আস্তে বলার কি আছে বোনটা তো তোমার আমরা ছেলে আমাদের নিজের গার্লফ্রেন্ডের চেয়ে বেশি বন্ধুর গার্লফ্রেন্ডের ভালো লাগে সংগ্রামী টিকটকের ভাই ও বোনেরা এই হেলো ওগো কই আছো তুমি এখন কেডা মুই মুই এখন রুমে শুয়ে আছি বাড়িতে বউ পোলাপান না খায় মরে আর তুমি টিকটকে জনসেবা করো আজকে তুই বাড়িতে তোর চাপা আব্বা সুডু কাকা আছে না কেসে তে ডিয়ানে আইরা ফ্যান করে কি করে ফ্যান ফ্যান আচ্ছা যান রাখি আমার ছেলে আসছে আব্বা আমনেও ফ্যান করুন বেবি আমার যে বান্ধবী আছে না ও বলছে যে আমাদের মতো একটা বাচ্চা চাই oh, ও আচ্ছা ঠিক আছে তাহলে পাঠাই দিয়ে একদিন আমার কাছে কিন্তু আমি তো আমার বাসার পাশে যে ভাইয়া আছে ওই ভাইয়ার কাছে পাঠাই দিছি আশিক হয়তো তুমি আমারে ছাইরা দেওয়ার পরে একটা পাখির জীবন পাইবা কিন্তু যখনই ডানা মেলে উঠতে যাইবা দেখবো পুরো আকাশটাই খাঁচাই বন্ধু ভাইয়া এভাবে আর কতদিন বাসার বাইরে থাকবা জানোই তো আব্বু একটু রাগি মানুষ রাগ করে যা তা বলে চলো এখন বাসায় চলো তোরে আমি বলছি না আর কোনোদিন আমি বাসায় যাব না তারপরেও বারবার কেন অসুস্থ তুই না আসলে তুমি যে আর কোনোদিন বাসায় যাবে না এটা শুনতে আমার খুব ভালো লাগে এই চুপ তোর লগে যার বিয়া ঠিক ওর মা ফোন দিছে হ্যাঁ আন্টি হ্যাঁ বাবা ছেলেটা কেমন ছেলেটা অনেক ধার্মিক সিগারেট খাওয়ার আগে বিসমিল্লা বলে